হ্যালো ফ্রেন্ড কলকাতা কোরা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকে আমরা শিখব কি করে এনপিএম এর মাধ্যমে গ্লোবাল প্যাকেজকে ইনস্টল করতে হয় এবং কি হয় এই গ্লোবাল প্যাকেজ তো কিছু কিছু আমাদের প্যাকেজ আছে যেগুলোকে আমাদের নিয়ে কাজ করতে হলে পরে গ্লোবালি এটাকে ইনস্টল করতে হয় যেরকম গ্রান্ড গাল্প এইগুলো হচ্ছে এর উদাহরণ কেন কারণ হচ্ছে এইগুলো আমাদের ডেপ ডিপেন্ডেন্সি ঠিক আছে ডেভেলপমেন্টের ডিপেন্ডেন্সি এগুলোর মধ্যে কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলোকে লিখতে হলে পরে সেই কমেন্টগুলো কাজ করতে হলে পরে আমার মেশিনেতে এই গার্ল গ্রান্ট এগুলো থাকা দরকার ঠিক আছে সেটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করব না কারণ গার্ল গ্রান্ট এগুলো অনেক বড় একটা ব্যাপার আমি পরবর্তী দিনে গার্ল নিয়ে আপনাদের জন্য অবশ্যই একটা প্লেলিস্ট তৈরি করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেটাই আসি যে গ্লোবাল ব্যাপারটা কি গ্লোবালি কেন আমাদেরকে ইনস্টল করতে হয় মনে করুন আজকে আপনার কাছে একটা পিডিএফ ফাইল রয়েছে কিন্তু আপনার মেশিনে যদি পিডিএফ রিডার না থাকে তাহলে আপনি ওই ফাইলটাকে কিন্তু খুলে পড়তে পারবেন না তো সেই রকমই পিডিএফকে পড়ার জন্য যেরকম পিডিএফ রিডার দরকার আপনার কাছে যদি একটা ফটোশপ ফাইল থাকে তাহলে আপনার কাছে যেরকম মেশিনে ফটোশপ সফটওয়্যারটা থাকার দরকার সেরকমই আপনি যদি গাল্প নিয়ে কাজ করতে চান তাহলে গ্লোবালি আপনাকে গাল্পটাকে ইনস্টল করতে হবে মানে ব্যাপারটা ওরকমই দাঁড়াচ্ছে যে পিডিএফ পড়তে হলে পিডিএফ রিডার আপনার কাছে থাকতে হবে ফটোশপ নিয়ে কাজ করতে ফটোশপের ফাইল নিয়ে কাজ করতে হলে ফটোশপ আপনার কাছে থাকতে হবে সেরকমই গ্রান্ট নিয়ে কাজ করলে আপনাকে গ্লোবালি গ্রান্টটাকে আগে ইনস্টল করে দিতে হবে তবে এতে লেখা কমেন্টগুলো কি মানে অর্থ বহন করে সেটা মেশিন বুঝতে পারবে ক্লিয়ার হয়েছে তো এই জন্যই আমাদেরকে কিছু কিছু প্যাকেজ নিয়ে কাজ করার আগে সেটাকে গ্লোবালি ইনস্টল করে নিতে হয় তো আজকে আমরা শিখে নেবো কী করে গ্লোবালি ইনস্টল করে কোনো কিছু এনপিএমের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রজেক্ট ফোল্ডারে রয়েছি আমাদের ই ড্রাইভে প্রজেক্ট নামের ফোল্ডারটার মধ্যে আমরা রয়েছি এবং কমেন্ট প্রম থেকেও আমরা সেই ফোল্ডারে চলে এসেছি এইবারে আমরা গাল্পকে গ্লোবালি ইনস্টল করা শিখব তার জন্য আমাদেরকে সবার আগে এনপিএম জেএস ডট কমে যেতে হবে এবং সেখানে লিখতে হবে গাল্প জি ইউ এল পি গাল্প লিখে আমরা যদি সার্চ করি দেখুন গাল্প চলে এসছে এটাতে আমরা যদি ক্লিক করি তাহলে গাল্পের পেজ খুলে যাবে এবং এখানে আমরা পেয়ে যাব ইনস্টল করতে লিখতে হবে আমাদেরকে এনপিএম আই গাল্প মানে এনপিএম ইনস্টল গাল্প তো আমরা এটাকে ক্লিক করলেই কপি হয়ে যাবে আর বাকি এখানে ডকুমেন্টেশন রয়েছে যেরকম আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো এখানে ডকুমেন্টেশন নিয়ে আমাদের আজকে কাজ নেই আমরা এটাকে গিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করলে আমরা যদি এই সময় এন্টার মারি এনপিএম ইনস্টল গাল্প লিখে যদি আমরা এন্টার মেরে দিই তাহলে কী হবে এটা আমাদের লোকালি ইনস্টল হয়ে যাবে আমাদেরকে এটা করতে হবে গ্লোবালি তো গ্লোবালি করতে হলে আমাদেরকে কি করতে হবে মাইনাস জি লিখতে হবে এই ফ্ল্যাগটা দিলে পরে গ্লোবাল ইনস্টল হয়ে যায় এটা অথবা আপনি ডবল মাইনাস গ্লোবাল পুরোটা লিখে দিতে পারেন জি এল ও বিএএল লিখে এন্টার মারলে পরে গ্লোবালি এটা ইনস্টল হবে ঠিক আছে এটা একটু বড় প্যাকেজ এটা ইনস্টল হতে একটু সময় লাগবে তো আমি মাইনাস জি লিখে এন্টার মেরে দিলাম ঠিক আছে এটা একটু সময় নেবে ইনস্টল হতে দেখুন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি একটু সময় লাগে এটা হতে এতটা সময় আমাদেরকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে যতক্ষণ না ইনস্টলটা কমপ্লিট হয় কারণ ইনস্টল কমপ্লিট হলে তখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারবো যে জিনিসটা আমি বোঝাতে চাইছি গ্লোবালি ইনস্টল হওয়ার পরে কি হয় সেটা ইনস্টল হওয়ার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যেটা কি হলো তো ইনস্টল হয়ে গেছে এবারে আমরা যদি প্রজেক্ট ফোল্ডারে আসি প্রজেক্ট ফোল্ডারে এসে আমাদের যে প্যাকেজ ডট জেসানটা আছে এটাকে আমরা এডিটর থেকে খুলি ঠিক আছে এডিটরে গেলাম অলরেডি আমাদের এটা খোলাই রয়েছে আগে আমরা এটা নিয়ে কাজ করেছি এখানে দেখুন ডিপেন্ডেন্সিতে কিন্তু গাল্পটা আসেনি ঠিক আছে এবং আপনি যদি প্যাকেজ লক ডট জেসানে যদি যান তাহলে দেখবেন যে এখানেও ডিপেন্ডেন্সিটা আসেনি কেন আসেনি কারণ আমরা যে এই প্যাকেজটাকে ইনস্টল করেছিলাম এটা গ্লোবালি ইনস্টল করেছিলাম তাই এটা মেশিনের যে এনপিএম আছে সেখানে ইনস্টল হয়েছে আপনার লোকাল প্রজেক্টে ইনস্টল হয়নি বোঝা গেছে তো এইভাবে আমরা যে কোনো প্যাকেজকে মাইনাস জি ফ্ল্যাগের মাধ্যমে গ্লোবালি ইনস্টল করে দিতে পারি তো আশা করছি এটা বুঝতে পেরে গেছেন ওকে তাহলে চলুন আমরা একটা জিনিস দেখে নিই আজকের এই ভিডিওতেই যে যদি আমাদের কখনো গ্লোবাল কোনো প্যাকেজকে আনইনস্টল করতে হয় তাহলে আমরা কি করে করব তো আমরা গার্বটাকে গ্লোবালি ইনস্টল করেছি গ্লোবালি এটাকেই আনইনস্টল করে দেখি যে এটা কি করে করতে হয় কিছু না আপনাকে একই রকম লিখতে হবে এনপিএম লেখার পরে আনইনস্টল পুরো লিখতে পারেন অথবা শর্ট ফর্ম ইউএন লিখতে পারেন লিখে আপনি প্যাকেজের নামটাকে বলবেন জি ইউ পি গাল্প বলার পরে আপনি মাইনাস জি লিখে যদি এন্টার মেরে দেন তাহলে গাল্পটাকে গ্লোবালি আনইনস্টল করে দেবে ঠিক আছে তাহলে এটা হতেও একটু সময় লাগবে যেরকম ইনস্টল হতেও সময় লেগেছিল সেরকম আনইনস্টল হতেও একটু সময় লাগবে তো আমাদের ওয়েট করা উচিত আনইনস্টল হওয়ার জন্য তো হয়ে গেল আমাদের এইভাবে গ্লোবাল প্যাকেজকে আমরা আনইনস্টল করতে পারি বোঝা গেছে ওকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখে গেলাম কি করে কোনো প্যাকেজকে আমরা গ্লোবালি ইনস্টল করব এবং গ্লোবাল ব্যাপারটা কি সেটাকে আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যদি এই ভিডিওটা থেকে আপনি কিছু বুঝতে পারেন যদি এটাতে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন তাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে দিতে সক্ষম হব আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনও জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তাতে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে এবং ইউটিউবের কোটি কোটি চ্যানেলের ভিড়ে আপনি আমাকে হারিয়ে ফেলবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা